করেছেন মুর্তজা তার অভিযোগ অনন্ত জলিল সিনেমার চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন সিনেমার প্রধান প্রযোজক হওয়া সত্ত্বেও অর্ধেক নির্মিত সিনেমা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনন্ত তবে প্রথম আলোর সঙ্গে গতকাল আলাপে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত জলিল এদিকে মুর্তজা অতাশ জমজম জানান বাংলাদেশের জনগণের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি সুরাহার জন্য অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সারা মেলেনি সে কারণেই তিনি বাংলাদেশি এ অভিনেতার বিরুদ্ধে ইরানের তেহরানে মামলা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গে একজন আইনজীবী নিয়োগ করে বাংলাদেশের আদালতেও মামলা করবেন এদিকে মুর্তজা অতাস জমজমের সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে অনন্ত জলিল লিখেছেন দিন দ্য ডের শুটিং শুরু হয় দু সালে ইরান থেকে শেষ হয় দু সালে বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশে আমরা সিনেমাটির শুটিং করি আমি শুরু থেকেই বলে এসেছি সিনেমাটির প্রযোজনা করেছে ইরান আমার সঙ্গে চুক্তি আছে যে সিনেমাটির বাংলাদেশের যেসব কাজ হবে শুটিং ডাবিং সহ সেগুলোর ব্যয়ভার আমি বহন করব আমি সেটাই করেছি চুক্তি অনুযায়ী ইরান সহ বিশ্বের অন্যান্য দেশের শুটিং এর খরচ বহন করবেন ইরানি প্রযোজক ইরান যে সিনেমাটির মূল প্রযোজক সেটাই পরিচালক তার স্টেটাসে দেওয়া একটি বাক্যে মাধ্যমে স্বীকার করেছেন এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয় যে সিনেমাটিতে আমি শুধু বাংলাদেশের খরচ বহন করেছি এবং এটাই ছিল চুক্তি দু সাল থেকে আজ পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা অনলাইন পোর্টাল টেলিভিশন চ্যানেল সব জায়গায় সাক্ষাৎকার সহ বিভিন্ন প্রচারণায় আমি বলেছি দিন দ্য ডে সিনেমার মূল সফল প্রযোজক ইরানি আমি শুধু বাংলাদেশের শুটিংকৃত অংশটুকু খরচ বহন করেছি অনন্ত জলিল এও লিখেছেন সিনেমার নামের ক্ষেত্রে আমি বাংলায় একটি নাম ব্যবহার করেছি তাও ডে এর বাংলা অর্থাৎ দিন ইরানি প্রযোজকের দেওয়া নামও ডে কিন্তু সিনেমায় রয়ে গেছে এটাও আমাদের মৌখিক আলোচনায় ছিল যেহেতু সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে তাই বাংলা নাম থাকাটাই যুক্তিযুক্ত আর আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য সঙ্গে ইংরেজি নামও রয়েছে সুতরাং নাম নিয়ে প্রশ্ন তোলাটাও অবান্তর তিনি যে গল্পের কথা বলেছেন সেটা আমাদের দুজনেরই ভাবনা সিনেমার গল্প আমি আর মুর্তজা সাহেব দুজন মিলে আলোচনা করে ঠিক করেছি ইরানের শুটিং শুরুর পর ইরানি প্রযোজক আমাদের সম্মানের সঙ্গে পাঁচ তারকা হোটেলে রেখেছেন আমরাও বাংলাদেশে শুটিং এর সময় ইরানি ইউনিটকে ঢাকার সোনারগাঁও হোটেলে রেখেছিলাম সম্মান এবং আতিথেয়তায় কোনো ঘাটতি রাখিনি জলিল এও লিখেছেন দু সালের সাতাশ ফেব্রুয়ারি আমরা যখন বাংলাদেশের হোটেল লা মেরিডিয়ানে এই সিনেমার গান ও প্রাথমিক ট্রেইলারের উদ্বোধন করি তখন তিনি উপস্থিত ছিলেন এবং সিনেমাটি যে আমাদের বাংলাদেশে মুক্তি দেব সে ব্যাপারে কোনো আপত্তি জানাননি আমি এটাও বলেছি যে ইরান যদি সময় মতো মুক্তি দিতে না পারে তাহলে আমি বাংলাদেশে মুক্তি দেব এসব নিয়েও তখনও কোনো আপত্তি করেননি তিনি ইরান সময় মতো মুক্তি দিতে পারছে না বলে আমরা তিনবার মুক্তির তারিখ ঘোষণা করেও সেটা পরিবর্তন করি বাংলাদেশে মুক্তির সময় পরিবর্তনের কারণে আমার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে জেনেও তাদের প্রতি সম্মান জানিয়ে আমি সেটা মেনে নিয়েছি শুরু থেকেই সবসময় আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল এবং সেটা এখনো আছে বলে আমি মনে করি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় তুরস্ক আফগানিস্তান ইরানে সিনেমার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সিনেমার দৃশ্য ধারা